দুধ নিয়ে নিয়েছি সম্পূর্ণ দুধটা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বাটার ব্যাটার আমার তৈরি এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বাটার পেপার লাগিয়ে নিয়েছি ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এবার একটু চেপে চেপে সেট করে দিলাম নিয়ে নিয়েছি একটা কড়া দিয়ে দিচ্ছি কিছুটা নুন নুনটা একটা ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য প্রিহিট করে নেবো আমার মতো যাদের স্ট্যান্ড নেই তারা এরকম ছোট কিছু একটা বসিয়ে তার ওপরে কেকের বাটিটা বসিয়ে দিতে পারেন এবার কেকের বাটিটা আমি চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ২৫ মিনিট হতে দেব ঠিক ২৫ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এখনও আরও মিনিট পাঁচেক বসিয়ে রাখবো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম এরপর আরও দশ থেকে পনেরো